কিভাবে সাধু বাবা এখন সময়টা খুব শুভ চলছে আর এই সময়ে আমি মন্ত্র বলে তুই যা আমার সামনে এসে রাখবি তাকেই আমি দ্বিগুণ করে দিতে পারবো সাধু বাবা যা আপনার সামনে এনে রাখবো তাকে আপনি দ্বিগুণ করে দেবেন অবশ্যই তাহলে এই এই এই হাতটা ঠিক আছে তাহলে মা হাঁটু গেড়ে চোখ বন্ধ করে বস আর মায়ের নাম স্মরণ কর বাবা এবার কি করব আর কথা নয় মায়ের নাম স্মরণ করেছিস তো